তো গাইস এই যে আমার পিছনে কিছু বাচ্চারা আছে চলেন ওদেরকে আমার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করি এই যে তোমরা কি হ্যাঁ। আমার চিনো আমার ভিডিও দেখো আপনার একটা ভিডিওতে আমরা দুইটা করে লাইক দিই ও আচ্ছা থ্যাংক ইউ